প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন্ন প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন্ন তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই না প্রভু আমি হারাতে তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে